যাবে তবে বেটাই একটা কথাই আমার মনে রাখিও আমি তোমার বয়স কমা তুমি যখন হজে যাবে বেটা তবে আমার কথা শুনে নাও আমার মনটা ভালো করে না বেটা যদি আমার ইন্তিকাল হইয়া যায় তবে আমার কাফন দাফন কে করবে লাডলা দুলারা ওরে কলেজার পারা এই বছরটা যেও না বেটা এই পরের বছরে যেও বাবা গো আব্দুর রহমান মায়ের কথা শুনে ফেললেন যে মা নয় মাস দশ দিন ধরে গর্বে রেখেছিলেন বাবা ওই মায়ের কথা শুনে ফেললেন আব্দুর রহমান বেরাদার হজে গেলেন না এক মাস কাটলো দুই মাস কাটলো সারাটা চুরি কেটে গেল মা কিন্তু মারা গেল না দ্বিতীয় বছর আব্দুর রহমান ভাবছেন আল্লাহ গো আমি মায়ের কথা শুনবো না গো আল্লাহ আমি যাব হজ করার জন্য ও যুবক বন্ধুরা অদর্শনা মানিকেরা এবার আব্দুর রহমান মায়ের কাজে এসে বলছেন মা গো ওগো জননী মা এবার যাব হজ করার জন্য মা তোমার কথার কারণে সামনেবার হজ করার জন্য যেতে পারিনি মা এবার যাব গো মা মা তখন কানতে কানতে বলেছিল ওরে লাডলা দুলারা ওরে কলেজের পড়া ওরে নয়নের তারা এই বছরে যেও না বেটা আমার মনটা ভালো করে না এই বছরে যেও না এর পরের বছরে যেও বাবা গো আব্দুর রহমান তখন বলেছিল মা গো আমি সামনে বছর তোমার জন্য যেতে পারিনি মা এবার আমি যাব মা মা বলেছিল বেটা রে ওরে লাডলা দুলারা এই বছর মনে হয় আমি মারা যাব এই বছরটা যেও না আব্দুর রহমান ভাবছেন আল্লাহ গো মা যখন কেন হাতখানা লাডলা দুলারা ওরে কলেজের পাড়া এই বছর যেও না দাদা আমি গ্যারেন্টি বাজব না আব্দুর রহমান বলেছিলেন মা গো আমার হাতখানা ছেড়ে দাও গো মা ও যারা মাকে ভালোবাসেন গো তারা মেসেজটা মনে রাখবেন বাবা যারা মাকে কষ্ট দেয় না তারা মেসেজটা মনে রাখবেন যুবকেরা বন্ধু বাবা মা বলতে লাগলো এই বছরে যেও না আব্দুর রহমান তখন বলেছিলেন মা গো আমার হাতখানা ছেড়ে দাও মা হাইরে জননী মা মতে ছাড়ে না সঙ্গে সঙ্গে বাবা গো ওই বেটা এত জোরে ছিটকা মারলো বাবা মা যেন জমিনে পড়ে গেছে মা যেন কানতে আরম্ভ করেছে আমি তোমাকে নয় মাস দশ দিন ধরে গর্বে রেখেছি দাদা আজকে তুমি আমাকে কষ্ট দিয়ে যাচ্ছ দাদা আব্দুর রহমান একটু আগিয়ে গেছেন বাবা মায়ের শরীরটা ভালো করে না মা বুঝে গেল আল্লাহ আমি হয়তো মারা যাবো আমার কাপন দাপন কে করবে এক আব্দুর রহমান ছাড়া আমার জগতে কেউ নাই এই পিছনে মা যেন দৌড়াতে আরম্ভ করেছে চড়িয়ে দুটা পা ধরে নিয়েছেন মা চড়িয়ে ধরার পরে বাবা বলতে লাগলেন বেটা আব্দুর রহমান আমি তোমার মা নয় মাস দশ দিন ধরে তোমাকে গর্বে রেখেছি বেটা এই বছরটা যে দিল ভাইরে বড় বিনিমা যেন মুখের ভরে পড়ে গেছে তখন মুখের ভরে পড়েছে বাবা মুখে যেন রক্ত উঠে গেল এবার ওই বড় মা বাবা রক্ত গুলা মুছে যাই আর পিছন থেকে বলছেন দাদা আব্দুর রহমান ওরে দাদা রে ওরে দাদা চাও যাও আজকে তুমি আমাকে লাদি মেরে যাও পেরেন্টের মতো কবুল হয়ে যাবে ও যুবক বন্ধুরা মা যদি দোয়া করে দেয় মায়ের দোয়া জান্নাতের মতো কবুল হয়ে যায় মা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার সন্তান আজকে লাফি বেড়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ গো আমার সন্তান যেন মদিনাই যেতে না পারে মা পিছন থেকে বলছেন বেটা আজকে তুমি আমাকে লাফি মেরে যাচ্ছ তবে যারে বেটা খানাও পাবি না মায়ের তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেল মায়ের তো আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে বেড়াদার বন্ধুগণ বাবা আমার আল্লাহ বলছেন চিন্তা করো না আমি তোমার বেদা আব্দুর রহমানকে মদিনা যেতে দেবো না মাকে পৌঁছাতে দেবো না বাবা গো এবার বেটা আব্দুর রহমান রাস্তা ধরেছেন বাবা মাকে লাঠি মেরে যাচ্ছেন বন্ধুরা থাকি তাকে কখনো কষ্ট দেবেন না বাবা যদি পারেন বাবা তবে মায়ের কদমে একটা চুমা দিয়ে দেবেন বেড়াদার কেন বাবা আমার আল্লাহ বলছেন ওরে আব্দুর রহমান তোমাকে আমি মদিনা যেতে দেব না বাবা গো মদিনা যেতে পারলো না কি করেছিল বাবা মাকে লাঠি মেরে যখন দাদা চলে যাচ্ছে চলে যাচ্ছে গেল আব্দুর রহমান ভাবছেন আল্লাহ আমি রাতের বেলাতে চলবো না কোথায় যাব কোথায় যাব পাশে একজন বাবা আল্লাহর ঘর মসজিদ ছিল ভাবলো আমি যাব আর আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করব রাতটা কাটিয়ে নেব সকাল যখন হবে রওনা দিয়ে দেব মসজিদে গিয়েছেন বেরাদার মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত শুরু হয়ে গেছে নামাজ পড়তে শুরু করেছেন বাবা গো আর হঠাৎ করে ওই গ্রামে জন্য বাবা চুরি করে চোর ভাবছে ভাবলো লোকজন পিছনে ধাওয়া করছেন চোর ভাবছে যে বাঁচার যদি বুদ্ধি হয় বাঁচতে যদি চাইতে হয় তাহলে আল্লাহর পর মসজিদে যাব যান বেঁচে যাব মসজিদে ঢুকে গেছেন বাবা চোরের সামান গুলা যা ছিল বাবা ফেলে দিয়েছেন বারান্দায় আর জানটা দিয়েছেন পালিয়ে গেছে আর লোকজনের সোজা মসজিদে ঢুক আব্দুর রহমানের গলার খাড়া ধরে নিল ও আব্দুর রহমান চুই করে আসার পরে তুমি মসজিদে নামাজ পড়তেছো বলতে লাগলো ভাই গো আমি কোন চোর নাই আমি কোন ডাকাত নাই আমি কোন পয়সা লুটারি নাই বাবা গো আমি হলাম একজন হাজি সাহেব হজ করার জন্য যাচ্ছি বাবা গো তার কথা কেউ শুনলো না কেউ ধরে নিয়ে গেল এখন যদি চোরকে ধরা হয় বাবা তবে কিছু টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় আগে তা ছিল আগে তা কি ছিল না বাবা যদি চোরকে ধরা হতো তবে তার দুই কানা হাতকে কেটে নেওয়া হতো আপনার চোখ দুটা তুলে দেওয়া হতো আব্দুর রহমানকে নিয়ে গেল বলে এক কাজ করো আব্দুর রহমানকে গাছের সঙ্গে বেঁধে দাও আর দুই খানা চোখকে তুলে দাও আমলে ছিল বেকারে মদিনাতে দূরের কথা হাজরা সত্যাতে ছোমা দূরের কথা মাকাতে দূরের কথা মদিনার খুশবু খানাও পাবি না আল্লাহ তবে মায়ের দোয়া কি কবুল হয়ে গেছে এবার বাবা আব্দুর রহমান বুঝে গেল মা বাবা পড়ে গেছে মদিনা যাওয়া হবে না এখনই দুটা চোখ তুলে নেবে বলতে লাগলো আমাকে দুইটা আমার শর্ত আছে বলে কি শর্ত বলে আমার চোদ্দটা তোলার আগে একবার আমার নয়ন ভরে আমার মা জননীকে আমি দেখে নিতে চাই বাবা মাকে ডাকা হলো আব্দুর রহমানের মাকে ডাকা হলো যেমনই ডাকা হয়েছে বন্ধুরা বন্ধু টাকার দুটা চোখ তোলা হবে বলো কেন বলো এই যে চুরির চোখটা তোলা হবে মুখ দিয়া বের হচ্ছে বাবা কথাই বলে বাবা সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলে যাবে সে কান্দে এমনই ধরো তিনি মা যদি পারেন তবে আমি মা আমার দুটা চোখকে নেন আমার সন্তানের চোখকে তুলিয়ে না এই মাকে কেমন করে ভুলবেন বাবা কখনো মা আমার ভুল করে দিয়েছি মা মা আমাকে তুমি ক্ষমা করে দাও চলে বলুন সুবহানাল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমি বিশাল মারাত্মক ভুল করে ফেলেছি এই জন্য তো কবি লিখেছে বাবা মার মনে কখনো দুঃখ দিতে নাই আরে দশ মাস দশ দিন তুমি গর্ভে বিছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের দক্ষিমা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দক্ষিমা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট ভালোবাসেন একটু হাত তুলে দেখেন তো ভাই যিনারা হাত তুলেছেন পাঁচশো করে টাকা দিয়ে যান আর হাত তুলে জরিমানা লাগাইছে বাবা গো টাইম পার একটা বক্তব্যদের টাইম পার সাড়ে দশটা বাজতে চললো ভাই তবে কিছু একটু লেনা দেনা হয়ে বিঘার লেনদেন না আলাদা লেনদেন হবে তিন দিন তো খুবই চাইছি আজকে তো দূর দূর থেকে লোক এসছে ভাই তো আমি বলবো দুটা মিনিট একটু মহব্বতে ভাই চাপ দেবো না আজকে আজকে শুধু কমিটির ইশারা আছে চাপ দেওয়ার দরকার নাই যিনারা এই পবিত্র সভাতে সামিল হতে চাই ভাই হাতে খানিটা সামিল হতে চাই দুশো একশো যা পারবেন আমুল খুলে দেবেন কমিটি ভাই একটু তাড়াতাড়ি আপনারা ঘুরে নেন চাদর নিয়ে আমার দুটা বস্তা বড় বড় বস্তা নিয়ে ঘুরে দু বস্তা নিয়ে আর ঘুরে হ্যাঁ, কারণ আমার ভাইরা বাবাজিরা অনেক এসেছেন আজকে দূর দূর থেকে এসছেন আজকে টাকা দেওয়ার জন্য এসছেন একটু তাড়াতাড়ি ঘুরেন কমিটি ভাই টাকা যান এদিকে যান এদিকে যান আমার বাবা করতে যান সবাই যাবেন ভাই দশ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো সবাই যাবেন সোহান আল্লাহ মাসাল্লাহ দেখেন টাকা শুরু হয়ে গেল যান তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকাল ইউটিউব চ্যানেল তো বহুত সেরে ভাই আর একজন আছে পাঁচশো টাকা করে দিতে হবে হ্যাঁ। যাকে ওনারা একটা দিন ইসলামের খেদমত করছে ভাই এই জায়গার জালসাকে ইন্ডিয়াতে পৌঁছে দিচ্ছে ভাই হ্যাঁ, একশো টাকা এখন নিয়ে চাই তাড়াতাড়ি আমার বাবা চাদর চাদর একশো